আসসালামু আলাইকুম আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রুবিনা পারভিন অগ্নিঝরা মার্চের প্রথম দিন আজ বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসে শ্রেষ্ঠতম ঘটনা হচ্ছে উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের এই ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে বাঙালি জাতির কয়েক হাজার বছরের সামাজিক রাজনৈতিক স্বপ্নসাধ পূরণ হয় বায়ান্নের ভাষা আন্দোলন বাষট্টির শিক্ষা আন্দোলন ছেষট্টির ছয় দফা আন্দোলনের পথ ধরে ঊনসত্তরের গণ মধ্য দিয়ে উনিশশো একাত্তর সালের মার্চ মাসে বাঙালির সেই স্বপ্নসাত যৌক্তিক পরিণতিকে স্পর্শ করে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটেছিল বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সেই শুরু এরপর এক মার্চ পেরিয়ে দুই মার্চ একে একে পার হয় ঝঞ্ঝা বিক্ষুব্ধ পঁচিশটি দিন পঁচিশ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির উপর আক্রমণ চালায় শুরু হয় সশস্ত্র মুক্তিযুদ্ধ এই পথ ধরে বাঙালি দামাল ছেলেরা এক সাগর রক্তের বিনিময়ে ছিনিয়ে আনেন একটি স্বাধীন দেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাম উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে প্রধানমন্ত্রীর দেয়া একশো জন অসহায় ও শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কানিস ফাতেমা মুস্তাক মঙ্গলবার পরিষদের হলরুমে এসব কম্বল বিতরণ করা হয় এ সময় তিনি বলেন শেখ হাসিনা বাংলাদেশকে যেভাবে উন্নয়নে এগিয়ে নিচ্ছেন বিশ্ব নেতারা তা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তারা বাংলাদেশ থেকে শিক্ষা নিচ্ছে বিতরণকালে খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ করার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের উঠান বৈঠক মহেশখালীতে অনুষ্ঠিত হয়েছে উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গতকাল বিকেলে হুয়ানক বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ বৈঠকের আয়োজন করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আশিকুল্লা রফিক তিনি বলেন নারীরা আজ কোনোভাবে পিছিয়ে নেই সরকার নারীর ক্ষমতায়নের উপর অধিক গুরুত্ব দিয়েছে তথ্য কেন্দ্রের মাধ্যমে আজ ঘরে বসে বিভিন্ন আবেদন সহ দেশে বিদেশে যোগাযোগের ব্যবস্থা করা হয়েছে এদিকে সবার জন্য প্রয়োজন জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন স্লোগানে ছোট মহেশকালী ইউনিয়নে এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে ইউনিয়ন পরিষদ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিয়ানুল ইসলাম মইন শিকদার উখি উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে এতে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি সংসদ সদস্য শাহিন আক্তার চৌধুরী উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বুদি এ সময় সহকারী কমিশনার ভূমি সালে আহমেদ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নেসা বেবি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রঞ্জন বড়ুয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার ও অন্যান্য সেবকদের রোগীদের চিকিৎসা ও স্বাস্থ্যসেবা প্রদানে দিক নির্দেশনা দেওয়া হয়েছে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের চার দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গতকাল বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব কক্সবাজারের সন্তান প্রফেসর রেজাউল করিম বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাস্টার সিরাজ আহমদের সভাপতিত্বে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা পরিষদের উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা গতকাল দুপুরে উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাহের আক্তার মিলি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সভায় এলজিডি ও প্রকল্প বাস্তবায়ন অফিসের অর্থায়নে পরিচালিত উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি বিষয়ে গুরুত্বারোপ করা হয়